ছেড়ে হাত ছটকা হাত হাতটা ছটকা পা ছটকা ওইভাবে ওইভাবে পা ছটকা তো মা দিয়ে ওদিকে তো যেতে বড় বড় বড় বড় मान तो देखते लाने हम को जल टाप दे उफ हम जन्म जाके আচ্ছা এবার উঠিয়ে দাও না উঠবো না আরে আমার ওদিকে নিয়ে যাচ্ছ